জম জমজমের পানি খেয়ে নিয়ত করছি যে পোকা টোকা দিব না ভালো হয়ে জমো তার ভালো পুরাটা দৌড়াইতে পারবো কে আমি পুরাটা দৌড়াবো একটু উপর মোড়া চ্যালেঞ্জ হইব ভাই বুট ক্যাম্পে বুট ক্যাম্পে ছাড়া আর কই না মরে বুট ক্যাম্পে একদম মিডলে নামবি না সাইডে মিডলে একদম মিডলে আমি খাই নাই রাত করে তাও না খেলতে রান্না করে মানে ওই রুমে এই রুমে খাবার দাবার ওই রুমে আম্মু বিড়ির গন্ধ বলেছে ছেলে পেলে এসব অশ্লীল কথাবার্তা বলতে নামে না এ একটু পরে দেখবা হাওয়া দিতে শুনে আলবো এগুলো নো প্লেয়ারের জন্য মারতে পারতেছো এই আমার দিও এই দিয়ে না সেই মজা এই সাইডে কতগুলো পাইলাম ফেলাই দিলাম এই যে এখানে এই ক্যাম দুই দুইটা কোনটা থেকে কোনটা নিব যা এই এমন আদিলে তার হচ্ছে না আরে ভাই আমি não se gravou. Ok, relaxa. Çok kaligulataya yazan lavuklarım. মিনি আর লাগলে ক আর একটা মিনি আছে আমার এই আছে এই বেটা। 6x ওইটা তো কঠিন খেলা দিতেছে Yeah, I don't know. Hey, there's a dude, the dude there. এই গ্লোজাটা কে নিল সব নিয়ে গেছে কে জানো সমস্যা নাই আমার অগের গুলি বেশি তানভি ওজন দিলি কে আমি হ্যাঁ, ওই এগুলো কোন ধরনের behaviour Am aqui nesse, am bom nesse, tu mai dus ok. Am जीत गया था अरे भाई भाई दे दो मेरे लिए किसी भाई दे दो भाई कोई से कोई थे अरे भाई पसंद है मेरे मजिद भाई उड़ा मजिद भाई उड़ा वेटर है थोड़ा आगे दूर Yeah, I'm, I'm, I'm, I'm, I'm, I'm, I'm, I'm, ভাই ভাই ভাই তাতে তাতে তাতে তাতে আরে কো ওয়েট এই ওয়েট তোমার পিছনে বাপ আগে তানভীর যে বাঁচো আগে তানভীর যে রেড শট কি মাইন খাইছে রে রেড শট মাইন খাইছে রে Oops, brother. Here. আরে মাইরা লাগছি ওটা Impressive. Stay alert. প্লেয়ার গান মনে হয় ওই যে ওই- আ- আমাদের সাথে আরেকটা যেটা আছে ওই মারছিল আমি রাগ করছো বন্ধু বসন্ত তোমার মেজাজ গরম বুঝছি দেখো যে ফ্লেয়ার গান ওই মারছিল বুঝছো ওই যে ওর পকেটে ফ্লেয়ার গান c'est très d'un côté বন্ধু কি রে বন্ধু হ্যাঁ? কি লেগে ডাকছা বন্ধু এই জায়গাটা কি আছে আচ্ছা দেখা তো দেখ ওই, তাও ওই, flare gun? ওই, ওই। মারো মেরে দাও মেরে দাও মেরে দাও খোকা মেরে আগে। দাও মেরে দাও জলদি মারো এখানে মারো আরে মার যে কোনো জায়গায় মারলে হয় ও কত হইতেছে দুইটা খুব নিছো ঠিক আছে এবার আচ্ছা, আমার থেকে এটা হলো আমার থেকে ভাই ক্রোজা নেই নেই রে ভাই আমি অফ দিছি কোথায় সাইজ জানো সরো ওই তো নিছো এয়ার ড্রপের এয়ার নিছো সরো সরো সরো তাই সরল কারণ যে চেটে বুঝতে হবে আমার এই জায়গায় যারা সেকেন্ড গরম হচ্ছে আমি নেই নাই কিচ্ছু আমি কিচ্ছু নেই নাই ওরা কিছু লাগি না এই ধরো আপনার লোক শুধু আমার এই সব শুধু- মেরুন খারাপ হুম এই না ধরো আরে কি রে নেই নেই বলো ওই সময় নিয়ে নিছে কেন হয়েছে কেন হয়েছে কেন হয়েছে কেন হয়েছে দুই নম্বর এই মেরো না রিপোর্ট খাবো রিপোর্ট খাবো মেরো না রিপোর্ট খাবো মার মার মার মার মার মার আল্লাহ ভাই একটা গাড়ি লো পরে মারবো আর। আরে আপনি এটা ট্রাই ভাই এরিয়া বসে ভাই এই তানভীর এই যে এডব্লিউ এম কে এম লো যা লো যা তানভীর এদিকে আয় ম্যাগনাম আমার কাছে এই যে এই জায়গায় রা- ফেলা হয়ে গেছে তাড়াতাড়ি আয় তানভীর এই যে নে নে নে এমন কিছু শান্তে এমন হাতে লয় এমন হাতে লয় ওর কাছে এমন লয় ওই যাও ছুঁয়ে দিছে বন্ধু ওই ছুঁয়ে দিছে ওই সব দিয়ে দিছে বন্ধু got এটাকে, supplies. আরে এই বেটা যাক পোলারে দোত মন খারাপ করছে যা I got supplies. ওরে দিয়ে দাও এটা ওরে দিয়ে দাও হ্যাঁ এগুলো নিয়ে যাই পোলারে দিয়া দিছে রে এর আগের এর আগের ফ্লেয়ার গানটা দিয়া ওই দিয়া গেছে ফ্লেয়ার গান মাইরা ওই এই দিয়া দিছিল সব ভাই আমি সব নেই নাই ওই গ্রোজা নিছে আর আমি অক্টা নিছিলাম তাহলে আর কি বানিয়ে দেবো তাহলে আমরা তো খাবো নাম্বার টু এই ম্যাগনাম আমার কাছে কেমনে এলো একদম আমার কাছেও একটা তোমার কাছেও একটা কস কি রে এই গেছে ওই কুল পড়ে গেছিল ভাই হাই লোকেশন তো পড়ছে ওরে বাঁচা রে ভাই ওরে বাঁচা ওরে বাঁচা ভাই দেখ পোলাডাই 150 টাকা লাইফ নিয়ে নাও আমি গাড়ি নিয়ে আসতেছি wait take first, first of take bandage, bandage. Take bandage. Take some bandage. Get rid of the car. Go, go, don't jump, don't jump. Bro, sorry bro. Hey, beta, उठो तुम भी, तुम কর্নার বরাবর যা বসে থাকো পুরোপুরি ভিতরে ঢুকে মরো না থাকি যা নাইটা দে ভাই বাদ দাও বাদ দাও বাদ দাও ওই না না না টাইম নেই টাইম নেই টাইম নেই টাইম এড়িয়ে চলো ভাই এই গ্রেড টিম কি রে এক জায়গায় থাকো না মারা শুরু হয়ে গেছে ভালো প্লেয়ার রে Yes, yes, yes, yes. Nice bro nice You're a good player, you're a good player. Yes, sorry. Alright. Well, area আবার দিচ্ছে রে কো- এই এলা এবার কয়টা আছে রে Mm-hmm.